কতদিন তেহি না মায়ের মু উনি না সেই কোকিল নামে কালা পাহের গা হায় রে পরা হায় রে পরা হায় রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি মরা নদীর দিঘির জলে হাঁসের খেলা করে চলে দুপুর বেলা রঙ্গিলা কৈত আয়রে রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি মরা নদীর দিঘির জলে হাঁসের খেলা ঘরের চলে দুপুর মেলা টঙ্গিলা কইতা উঠানে ছড়াই না সোনার না আয় রে পরা আয় রে পরা কতদিন ধরি না ডোবায় মা করি না সেই মরা দি মিঠা পানি পায় রে পড়া হায় রে পড়া হায় রে আমার রাখালে হিয়া আজলা গুরুর গোসল দিয়া মাঠে নিয়া যা বিহাল বেলা পাশের বনে কিকি মিকি রইদের শনে মন মিলাইতে চা হায় রে আমার রাখাল হিয়া কাজলা গুরুর গোসল দিয়া মাঠে নিয়া যা বিহাল বেলা বাঁশের বনে ঝিকিমিকি রইদের শনে মন মিলাইতে চা ভুলিতে পারে না মাটির হায় রে পরা রে পরা কতদিন না না সে তারার চোখে মিছা অভিমান আয় রে পরা